এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা তোমারই প্রেমে আমি হয়েছি আনমনা এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা তোমারই প্রেমে আমি হয়েছি আনমনা দিনের সূচনা তুমি রাতের যোচনা তুমি তোমায় নিয়ে সাজাই আমার যত yüreğim তোমারই ছবি ভাসে মনেরই চারিদিকে চে চে থাকি আমি ভুলে যাই পৃথিবীকে না না তুমি রাতের জোছনা তুমি তোমায় নিয়ে সাজাই আমার যত দিনের সূচনা তুমি রাতের যোচনা তুমি তোমায় নিয়ে সাজাই আমার যত